এখানে আমরা সবাই বসে আছি আমরা আজকে ফুল চুরি করতে যাব আজকে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ আমি আর মারুপ যাব চুরি করতে চলেন চুরি করে আসি ফুল গোলাপ ফুল মিশন ফুল চুরি করা আজকে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ আমরা পরশু দিনের জন্য ফুল চুরি করতে যাব পরশু দিন ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ আমরা এখন ফুল চুরি করতে যাব আমাদের ঘরের মধ্যে সোয়াগ আছে আর একটা ছেলে আছে সামনে মারুফ আমাদের গার্লফ্রেন্ডের জন্য আমরা ফুল চুরি করতে যাব মারুফের গার্লফ্রেন্ড আর আমার চলেন ফুল চুরি করে আসি গোলাপ মুজিবনগর ক্যাম্পাস আমরা যাচ্ছি ফুল চুরি করতে দেখি কতগুলো চুরি করতে পারি সামনে আমাদের মারো পাশে যাই দেখি কতগুলো ফুল চুরি করতে পারি সামনে মুজিবনগরের ক্যাম্পাস রক্ষার জন্য প্রাচীর রয়েছে আমরা সেটি টপকে বসে যাব মারুফ এদিকে তাকাও এই যে আমাদের মারুফ ভাই আর এখানে ক্যাম্পাস এর জন্য রক্ষার জন্য প্রাচীর রয়েছে এখানে এটি টপকাবো আমি ক্যাম্পাস প্রাচীর পার হারা গেল এই যে আমাদের মুজিবনগর সামনে কি আছে বোঝা যাচ্ছে না হয়তো হলেও কাটছে গাড়িতে এখানে অসংখ্য মানুষ পিকনিক করার জন্য আসে এটা মুজিবনগর স্মৃতিসৌধ এইখানের দিকে সামনে স্মৃতিসৌধ আপনার হয়তো দেখতে পাচ্ছেন সামনে আমাদের স্মৃতিসৌধ এটা হলো মুজিবনগর আমবাগান যাওয়া চলো চারিদিকে অন্ধকার চারিদিকে অন্ধকার আমরা যাচ্ছি ফুল চুরি করার জন্য গোলাপ ফুল যতই হোক গার্লফ্রেন্ডদের মন রক্ষার্থে তো যেতেই হবে মৃত দোকানের সকল লোকজন ফুল চোদ্দো তারিখের জন্য গোলাপ ফুল নিয়ে আসে তারা অনেক টাকায় বিক্রি করে আর আমরা ফান করার জন্য বা আমাদের গার্লফ্রেন্ডদের জন্য আর আমার হু বউয়ের জন্য যাচ্ছি গোলাপ ফুল চুরি করতে মুজিবনগর ক্যাম্পাস যাচ্ছি তো ঠিকই পায়ের মধ্যে যাহায় অনেক ই হচ্ছে শব্দ হচ্ছে গাছের পাতা রয়েছে এই কারণে শব্দ হচ্ছে জাহাজ મારું બ્લોક હશે મારું બ્લોક હશે মারব ভাই আমাদেরকে শব্দ কম করার জন্য বলছে সে অবশ্যই মারব ভাই অনেক ভালো জানে করে কোথায় কী থাকে না থাকে প্ল্যানটা আমারই ছিল মারবকে আমি বললাম যে ভাই চলেন যে ছুটি করে আসি ফুল আজকের মিশন হলো গোলাপ ফুল চুরি করা তা আবার মজিমনগর ক্যাম্পাসে এখানে রয়েছে বিজেপি তারা এখানে গার্ড দেয় দেখা যাক তারা আমাদেরকে আজকে ধরতে পারে কিনা লোক আছে আমাদের মারব ভাই যাচ্ছে মূলত সে ফুল চুরি করবে আর আমি তার অংশীদারি দেখা যাক আমাদের মিশন আজকে সাকসেস হয় কিনা আমাদের মারব ভাইকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরা ঘোলা এটা রিয়েলমি টেন সি মোবাইল এটা আমার বিয়ের আগে আমার বাবা গিফট করলো পনেরো হাজার টাকা ময়মনসিং থেকে গিফট করলো আর এই ময়মন সরি মেহেরপুর মুজিবনগরে এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন এখন এটির মধ্যে এটিতে অনেক লোক আসে যারা প্রতিনিয়ত পিকনিক করেন যারা মুজিবনগর ঘুরতে এসেছিলেন তারা তো জানেনি অবশ্য এটা হলো স্মৃতি এটা হলো মানচিত্র এখানে গার্ডরা রয়েছে অসংখ্য গার্ড রয়েছে আর ওদিকে রয়েছে গার্ডের এদিকটায় রয়েছে গার্ডের বাসস্থান কেউ হয়তো আমাদেরকে দেখেছে যার কারণে লাইট মারছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বসি এখন দেখা যাক আমাদের মারব ভাই কত দূর এগোলো গার্ড চলে গেছে অথবা এখানেই ছিল গার্ড এদিকে ছিল চলে গেছে আমাদের মারব ভাইয়ের ফুল চুরি করা হয়ে গেল দেখুন কতগুলো ফুল কতগুলো ফুল দেখেন হয়ে গেছে অনেকগুলো পড়ে গেছে ভিডিও বানাও এখানে আমাদের মারুফ ফুল চুরি করা শেষ আমাদের মিশন কমপ্লিট এখন আমরা বাসায় চলে যাচ্ছি এখানে বিজিবিদের মারুফ বলে এসেছে যে আমরা গোলাপ নিয়ে যাচ্ছি <laughs> <coughs> দেখুন কতগুলো গোলাপ ফুল তার গার্লফ্রেন্ড আর আমার কদিন পরে বিয়ে মিশন কমপ্লিট এখন আমরা মঞ্জিনগর ক্যাম্পাসের বাইরে যাব আমাদের বাসায় মন্ত্রীনগর ক্যাম্পাস থেকে ফুল নেওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি কি হলো জি পাটা ধুয়ে নিচ্ছে গোলাপ ফুল চুরি করতে গিয়ে হয়তো বা কাদা লেগে গেছে পায়ে কিছু বলবা পরিষ্কার করার জন্য বলো না আমি কী বলবো বলো কিছু বলো আমার তো একটাই আনন্দ mission is complete operation successful চুরি করার অভিজ্ঞতা কেমন এটা মনে করেন পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা বয়সটা পনেরো বছর এইটাই যা তাছাড়া আর আচ্ছা। কিছু না আচ্ছা তাই কাকে দিবেন বউকে দিবেন না গোলাপ গার্লফ্রেন্ডকে দিবেন দেওয়ার মতো মানুষের অভাব নেই ও আচ্ছা আমাদের ভাই তার গার্লফ্রেন্ডের জন্য গোলাপ ফুল নিল এখন দেখা যাক কতগুলো গোলাপ ফুল আমার আমাদের ভাই চুরি করতে পেরেছে এখন বাসায় পঁয়ত্রিশটার মতো আমরা বাসে গিয়ে আমরা বাসায় গিয়ে আবার গুনবো ততক্ষণ বাসায় যাওয়া যাওয়া যাক আমরা বাসায় চলে এসেছি এই যে আমাদের মারব ভাই হাবিবি চৌত্রিশ কমপ্লিট কমপ্লিট আমাদের মিশন ছিল গোলাপ ফুল চুরি করা এখন আমরা গোলাপ ফুল নিয়েছি দেখেন কত গুণ কয়টা হইলো পড়ে গেছে না পড়ে গেছে একটা একটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ অনেকগুলো পড়ছে না আমাদের অনেকগুলো ফুলই আবার ওইখানে পড়ে গেছে যেখান থেকে আমরা ফুল নিয়ে এসেছিলাম বিজেপির কারণ বিজেপি হয়তো বা আমাদের দাবরান দিতে পারে এই কারণে দেখেন আমরা কতগুলো ফুল নিয়ে এসেছি দেখুন তাহলে বুঝুন তাহলে আমাদের কালকে আমাদের গার্লফ্রেন্ড সরি আমাদের মারুফ ভাইয়ের গার্লফ্রেন্ড এবং আমার বউ জীবন আমার এই প্রথম চুরি আমার এই চুরি চুরি অভিজ্ঞতা এই প্রথম বলো ইজ কমপ্লিট তাছাড়া আর হাবিবি চৌত্রিশ মিশন ইজ কমপ্লিট গোলাপ ফুল কালকে চৌত্রিশ কালকে ফেব্রুয়ারি মাসে যায় কি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আচ্ছা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হাবি চৌত্রিশ আপনাদের জন্য অনেক রকমের ভিডিও নিয়ে আসবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন